ବର୍ତ୍ତମାନ ଖେଳ ଆରମ୍ଭ ହେଲା ଆଉ ପ୍ରଥମ କେଉଁ ଦଳ ମଧ୍ୟରେ ଖାତା ଖୋଲିବାକୁ ଯାଉଛନ୍ତି ଦେଖନ୍ତୁ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣ ଭରସେସ୍ ଧର୍ମେ ସତୀଶ କାପୁଡ଼ା ହେଡ୍ ଟଚ୍ ସର୍ଭିସ୍ ସାଇଡ୍ ପାଇଛନ୍ତି ସିନ୍ଦ୍ରିକା अति सुंदर खबर गेम मध्य देखते अनगुण कामपुड़ा वन खाता गुली खाता खुली पारी छंती कामपुड़ा वन आउ तो पॉइंट हो जाए दुई कामपुड़ा दुई Chandrika zero Chandrika zero service కాపుడ পুনে পার্শ্ব পরিবর্তন হয়ে যাচ্ছে সাইড পাইছেন সিদ্রিকা পয়েন্ট ଶ୍ରୀଦେଙ୍ଗା ପଏଣ୍ଟ ହେଇଯାଇଛି ଏକ ଅତି ସୁନ୍ଦର ଭାବରେ ଗେମ୍ ପକେଇ ପଏଣ୍ଟ ହାସଲ କରିପାରିଛନ୍ତି ଶ୍ରୀଦେଙ୍ଗା ଆଶା କରୁଛୁ ଏହି ମ୍ୟାଚ୍ ଅତି ସଂଘର୍ଷଜନକ ହେବ ଧନ୍ୟବାଦ ସାଇଟ୍ ପାଇଛନ୍ତି କାପଡ଼ା Hey! आउट हो जाइए आउट बल साइड पाई सेत्रिका कापड़ दुई सेत्रिका एक दू दुई दुई कापड़ दुई साइड দুদল মধ্যে সমান নম্বর রক্ষিছন্তি দুই দুই Hey! অতি সুন্দর ভাবে খেলা চালিয়েছে ପୁଣି ଏକ ପଏଣ୍ଟ ପାଇଛନ୍ତି ସିନ୍ଦ୍ରିଗା ପଡ଼ା ଦୁଇ ସର୍ଭିସ୍ ଫ୍ରମ୍ ସିନ୍ଦ୍ରିଗା सिंगल डबल पॉइंट काठपड़ा दुई सिद्धिका चार सर्विस फ्रम सिद्धिका सुंदर भाव आटक कर Yeah. वाह अति सुंदर भाव पारि आमर सेन्द्रिका ताद्वारा पॉइंट हो जाए पांच